আমি কাজী মাদ্রাসার হক মুক্তার আমি চট্টগ্রাম পরিচয় থেকে আসছি ডিপিআরসিতে বিগা আজকে প্রায় আট দিন আমার স্ত্রী ফারহানা দীর্ঘদিন ধরে আইপি এল ফোর এল ফাইভের সমস্যা ছিল তার মানে ওর যে কুমরের যে হার্ট ডিস্ক সরে গেছিল L four L five S ওয়ানের সমস্যা পিডিএলআই যে সমস্যা ওই কারণে আমি দীর্ঘদিন কষ্ট পেয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিলাম প্রায় চার পাঁচজন ডক্টরের স্বর্ণপন্ন হয়েছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না শেষে উনি এমআরআই পরীক্ষা দিয়েছিল এমআরআইতে সমস্যা এই সমস্যাটা ধরা পড়েছিল এরপরে আমি ফিজিওথেরাপি দিয়েছিলাম মোটামুটি একটু ভালো হলেও পুরোপুরি ভালো হয়নি পরও আমার একটি রিলিটস আর ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম ডিপিআরসিতে ভালো একটা চিকিৎসা দেওয়া হয় ওখানে আসলাম আজ থেকে প্রায় আট দিন আগে তো আমাদের শাফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলাম উনি বললেন যে এখানে থাকতে হবে এক মাস থাকতে হবে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে ভালো হয়ে যাবে এরপর ভর্তি হলাম প্রায় আট দিন আগে ভর্তি হওয়ার পরে এখানে চিকিৎসা নিলাম অবশ্যই আলহামদুলিল্লাহ এখন আজকে আট দিন আট দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থই আছে বলতে গেলে সেই জন্য রিলিজ হয়ে আজকেই চলে যাব তো আমি আসলে হসপিটাল কর্তৃপক্ষ শফিল্লা স্যার যারা আমাদের এখানে সেবা দিয়েছেন যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন সহায়তা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এখানে ডিপিআরসিতে যিনি ডাক্তার ছিলেন ডিউটি ডাক্তার ছিলেন খুব কোঅপারেটিভ ছিলেন খুব আন্তরিক ছিলেন তারপর নার্স তারপর থেরাপিস্ট যারা ছিলেন এক কথায় ফার্স্ট টু লাস্ট যারা এখানে দায়িত্বশীল ছিলেন সবাই আসলে খুব আন্তরিক ছিলেন খুব সহযোগিতা করেছিলেন আমাদের কোনো অসুবিধা হয় নাই এক কথায় অসাধারণ খুব ভালো একটা সার্ভিস পেয়েছি আমরা এখান থেকে সেই জন্য আসলে কর্তৃপক্ষকে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সেটা তো আমি উন্নত উন্নত কিছু জানি না কিন্তু এইটাই জানতেছি যে আমি অনুমানিক আট হতে দশজন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো যতটুকু এখানে দ্রুত দ্রুত খুব দ্রুত গতিতে যে চিকিৎসা পেয়েছিলাম উন্নত চিকিৎসা আমি আসলে এতটুকু চিকিৎসা পাবো বলে আশা করি তা আমি খুব সন্তুষ্ট চিকিৎসার গতি কিন্তু আমাকে যিনি বলেছেন যেখানে সুস্থ হয়ে যায় সিমটমগুলো বলছিল যে কি কি কারণে কি কি রুগী কি ধরনের রুগী এখানে আসে বিশেষ করে প্যারালাইজড যারা হয়ে যায় ও যিনি আমাকে বলছেন ও হাফ প্যারালাইজড হয়ে গেছিল কিন্তু পরিচুরি চট্টগ্রাম পরিচুরি ওর কথা শুনে আমি চলে আসছিলাম ও বলছে আমি পুরো প্যারালাইজড হয়ে গেছিলাম আমি সাত দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওখান থেকে এসেছি তোর কথা শোনা এটা এরকম চিকিৎসা হয় পিএলআইডির কোনো চিকিৎসা হয় পিএলআইডির চিকিৎসা হয় অবশ্যই হয় আমি এমন রুগী দেখেছিলাম যেখানে নাকি কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড ধরনের যন্ত্রণা কারেন্টের শর্ট যেরকম লাগে সেরকম যন্ত্রণায় সেটা সেটা বলার মতো নয় এটা ব্যথা না এটা এক ধরনের কনকনা নেই সেটা এক ধরনের যন্ত্রণা বলার মতো না সেটা ওর কাছ থেকে শুনে ওর কথার সাথে আমার স্ত্রী যে সিমটমটা মিলে গেছে ওর কথা শুনে আমি বলছি এরকম রুগী কি সুস্থ হয় ওর কাছ থেকে জেনেছিলাম ও বলছে অবশ্যই সুস্থ হয় উন্নত মানের চিকিৎসা ওখানে খুব